বিএনপির ঘরে উঠেছে এই নৌকাকে আমরা কোনোদিন সমর্থন দিতে পারি না এই নৌকাকে আওয়ামী লীগ পরিবারকে প্রত্যাখ্যান করবেন এই আমি তা ব্যক্ত করে এই কথা আমার আপনাদের কাছে নিয়ে গুলি করে ফেলাই পরের দিন আমরা রোহিতের বাচ্চাকে ধাওয়া পাওয়া ধাওয়ার জন্য ভালো বাড়িতে বেড়াইতে তখন বলে যে নৌকায় ভোট দেবো কারণ কি জানে কি বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু কিন্তু কাঁঠালিয়ায় আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন মরম রসুল সিকদার এবং মরম ফারুক সিকদার আমাদের কথা ভোট দেব আমাদের অবশ্যই জানতে হবে এই কাঠালিয়া একটি ছিল শান্তির অভয়ারণ্য ছিল সন্ত্রাস নাশকতা প্রতিহত করে কলাম কিবরিয়ার এই শান্তি শৃঙ্খলাময় উপজেলাকে এক এক ধরনের কুচক্রি মহল অশান্তি সৃষ্টি করার জন্য সন্ত্রাসের করার জন্য সন্ত্রাসের রাজত্ব করার জন্য আজকে গোলাম শান্ত থাকবে এবং নিয়ন্ত্রণে থাকবে এবং আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আবারও গোলাম কিরিয়া সিকদার সাহেবকে কাপ্রিস মাত্রায় ভোট দিয়ে নির্বাচিত করবেন এই আশা আমি আজকে আসতাম না যেহেতু সারা কাঠালীয় উপজেলায় আমি ইন্ডিয়া শিক্ষার মানেই নৌকা নৌকা মানে ইন্ডিয়া শিক্ষার পরিচিত আমি ছিলাম সেখানে কিছু কুচক্র মহল যারা কোনোদিনই আওয়ামী লীগকে তসনাস করে সাধারণ নম্বরের চামচা হিসেবে সাধারণ নম্বরকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছিল তৎকালীন তিরিশ তারিখের নির্বাচনে বলেছিল এক ঘন্টার এক ভোট পাও সাধারণ নম্বর এমপি হয়ে যাবে সেই ব্যক্তির নেতৃত্বে আজকের এই নবরেশ্বর পথভ্রষ্ট হয়ে একটা ছোট বার্তার কাছে চলে গেছে